আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো বাগেরহাট সদর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমার পরিচয় আমি পলাশিকা নাম সহকারী শিক্ষক কোটাপাড়া মাধ্যমিক বিদ্যালয় গোটাপাড়া বাগেরঘাট আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটা কবিতা নিয়ে আলোচনা করব নিচের ছবিগুলো দেখে চিন্তা করো ছবিগুলো কিসে বলতে পারবে হ্যাঁ নদীর ছবি কয়েকটা নদীর নাম বলো তো হ্যাঁ পদ্মা মেঘনা যমুনা ঠিক আছে তুই একটা নদের নাম বলতে পারবে ব্রহ্মপুত্র নদ কপোতাক্ষ নদ হ্যাঁ তাহলে আজ আমি তোমাদের কপোতাক্ষ নদ নিয়ে আলোচনা করব তোমার একটু খাতায় লিখে নাও আজকের পাঠ কপোতক্ষ নর কবি মাইকেল মধুসূদন দত্ত কবি পরিচিতি দেখো জন্মস্থান জন্ম কত সালে মৃত্যু কাব্য ধর্মান্তর খেয়াল করো সবাই মাইকেল মধুসূদন দত্তের জন্ম স্থান যশোর জন্ম আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দ ধর্মান্তরণ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিলেন আঠারোশো তেতাল্লিশ সালে তার কাব্য মেঘনাথ বধ মৃত্যু আঠারোশো তিয়াত্তর সালে বই বের করো সবাই কবিতাটা খেয়াল করো সতত হেনার তুমি পরমর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে সতত যেমনি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তি চলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহে তৃষ্ণা মেটে কার জলে দুগ্ধস্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে আর কি হবে দেখা যতদিন যাবে রূপে রাজ রূপ সাগর এনে দিতে বাড়ি রূপ কর তুমি এ মিনতি গাবে জনের কানে সখে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তাব বঙ্গের সঙ্গীত এই কবিতা কবির স্মৃতি কাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধু স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা দূরে বসেও তিনি যেন কপতক্ষ নদের কলকলধ্বনি শুনতে পান কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডরে তাকে বেঁধেছে তিনি কিছুতেই এই নদের কথা ভুলতে পারেননি আচ্ছা, তোমরা একটা জোড়ায় কাজ করো শব্দ অর্থ পাতত লেখো খাতায় লেখো সবাই নিশা ভ্রান্তি চতুর্দশ পদী কবিতা শব্দগুলোর অর্থ লেখো সময় পাঁচ মিনিট উত্তর গুলো মিলিয়ে নাও সবাই শতত সর্বদা নিশা রাত্রি ভ্রান্তি অর্থ ভুল আর চতুর্দশ পদী কবিতা এর ইংরেজি শব্দ সনেট বাংলায় চতুর্দশ পদী কবিতা নিচের ছবিগুলো লক্ষ্য করো দলীয় কাজ করো সবাই কবির মনে যে দেশ প্রেম ফুটে উঠেছে তা কতটক্ষ নদ অনুসরণে ব্যাখ্যা করো সময় আট মিনিট মিলিয়ে নাও সবাই নদীমাতৃক এই বাংলাদেশ হাজার প্রাকৃতিক সম্পদে ভরপুর আর তার সাথে মায়া মমতা মাখা মানুষ নেই হানাহানি নেই কোনো স্বার্থের টান আছে ভ্রাতৃত্বের বন্ধন আছে মানুষে মানুষে প্রেম তাই তো কবি বিদেশে নাম যশ অর্থবিত্ত পরিত্যাগ করে দেশের টানে যশোরে তার নিজ জন্মস্থানে ফিরে আসেন প্রশ্নগুলোর উত্তর বলার চেষ্টা করো সবাই কবি মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন উত্তরগুলো চিন্তা করো কবির জন্মস্থান কোথায় কবির যে কোনো একটি কাব্যের নাম বলো খেয়াল করো উত্তরগুলা কবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান যশোর একটি কাব্যের নাম মেঘনাথ বধ একটা বাড়ির কাজ লিখে নাও সবাই উদ্দীপকটা পড়ো করে প্রশ্নটা লিখে নাও কবির নদের মতো তোমার দেখে একটি নদের কথা মনে করে দেশের প্রতি যে অনুভূতি জন্মায় তা তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করো আগামী ক্লাসে জন্মের বাড়ির কাজটা লিখে নিয়ে আসবে সবাই আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ